তিনটে পাড়া দেখছেন অনেক বড় এই যে হাত সাদা হাত দেখছেন সাদা হাত এই যে হাত হলো সাদা এই গাছটা নুয়ে পড়বে এরপরে আর একটা রাস্তা থেকে একটা রাস্তা থেকে ঢুকলাম এখানে আপনার বড় কোনো পানি নাই এখানে না এটা মনে করেন যে বড় বড় যেগুলো ধরেছে বাঘ তারপরে সে হাতি হাতি নাই বাঘ আছে বন্ধুরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ব্র্যান্ড নিউ এপিসোডে বন্ধুরা আমরা এখন রয়েছি লাউয়াছড়া জাতীয় উদ্যান আমাদের শ্রীমঙ্গল ট্যুরের আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আকরামুল হক লাউয়াছড়া ন্যাশনাল পার্ক বা লাউয়াছড়া জাতীয় উদ্যান এটি একটি সংরক্ষিত বনাঞ্চল সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের আংশিক উপজেলায় লেওয়াছড়া জাতীয় উদ্যান অবস্থিত তো বন্ধুরা আগের পর্বগুলোতে আপনারা দেখেছেন শ্রীমঙ্গল উপজেলা শহরাঞ্চল নূরজাহান টি এস্টেট এবং মাধবপুর লেক আজকে আমরা এক্সপ্লোর করব লাউছড়া জাতীয় উদ্যান বাংলাদেশে যে ষাটটি বন্যপ্রাণী অভয়ারণ্য ও দশটি জাতীয় উদ্যান আছে তার মধ্যে লাউছড়া অন্যতম শ্রীমঙ্গল শহর থেকে দূরত্ব মাত্র দশ কিলোমিটার বারোশো পঞ্চাশ হেক্টর আয়তন বিশিষ্ট এই উদ্যানটি প্রাকৃতিক জাদুঘর বললেও কম হবে না বিভিন্ন প্রকার গাছগাছালি ও পশু পাখি এই বনের শোভা আরও বৃদ্ধি করেছে জীববৈচিত্র্য ভরপুর নান্দনিক সৌন্দর্য অন্যতম স্থান হচ্ছে লাওয়াছড়া ন্যাশনাল পার্ক এই উদ্যানটি দেশের ট্রপিক্যাল রেইন ফরেস্ট হিসেবে খ্যাত লাওয়াসরা উদ্যান মৌলভীবাজার জেলার অন্যতম দর্শনীয় স্থান যারা মৌলভীবাজার জেলায় ঘুরতে আসেন সবাই চেষ্টা করে লাওয়াসরা জাতীয় উদ্যানটি একবার দেখে যাওয়ার জন্য তো বন্ধুরা আমরা আজকের লাওয়াসরা উদ্যানটা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন যারা আমাদের আগের পর্বগুলো দেখেছেন আপনারা জানেন গত পর্বে আমরা ছিলাম মাধবপুর লেক তো আমাদের সাথে আছে আমাদের ড্রাইভার ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাইয়ের সাথে আমরা যখন কথা বললাম লাউয়াছড়া ন্যাশনাল পার্ক সম্পর্কে উনি আমাদেরকে যা জানালেন এই লাওয়াসরা জাতীয় উদ্যানের ভিতরে একটা খাসিয়া পুঞ্জি রয়েছে অনেক গহীনে তো বন্ধুরা এই পর্বে আমরা এই খাসিয়া পুঞ্জিটা এক্সপ্লোর করার চেষ্টা করব দেখি আমরা কিভাবে ওইখানে পৌঁছানো যায় একটা জিনিস আপনাদেরকে না বললে নয় আপনারা যখন লাউয়াছড়া উদ্যানে আসবেন আশপাশে অনেক গাইড গুড় করবে দেখবেন কারণ হচ্ছে ওনারা চায় ওনাদেরকে পাঁচশো থেকে এক হাজার টাকা দিয়ে ভাড়া করে আপনারা লাউয়াছড়া উদ্যানটা ঘুরুন তবে আমরা ওই পথে হাঁটবো না আমরা একটু অন্য পথে হাঁটবো আমরা চেষ্টা করব নিজে নিজে এক্সপ্লোর করার জন্য এ পর্বে রয়েছে আমি আকরামূলক এবং আমার ভ্রমণ সঙ্গী মিস্টার তরিকুল ইসলাম ভাই তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমরা লাউসরা উদ্যানের দিকে আগাই এবং এই বনের সম্পর্কে বিভিন্ন তথ্যাদি জেনে নিই মূলত জীব বৈচিত্র্য এই বনের প্রধান আকর্ষণ জীব বৈচিত্র্যে ভরপুর এই উদ্যানে দেখা মেলে নানা প্রজাতির বিরল পশু পাখি জাতীয় তথ্যকোষের হিসেবে এই উদ্যানে চারশো ষাট প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও ফানি রয়েছে তার মধ্যে সাপালিশ সেগুন আগর জারুল আকাশমণি লোহাকাঠ আউয়াল সহ একশো ষাট প্রজাতির উদ্ভিদ বিশ প্রজাতির পানি দুশো চল্লিশ প্রজাতির ফাঁকি ছয় প্রজাতির সরীসৃপ রয়েছে উল্লেখযোগ্য বন্যপ্রাণীর মধ্যে রয়েছে হরিণ লজ্জাবতী বানর মুখফোড়া হনুমান বনরুই গন্ধকুল বাগডাস বনমরক সজারু অজগর সাপ গুই সাপ হনুমান শেয়াল মেছোবাঘ সীতাবিডাল বনবিডাল বন্য কুকুর উল্লেখযোগ্য এছাড়া রয়েছে পাহাড়ি ময়না দনেশ মথুয়া সবুজ গুগু সব বৈচিত্র্যপূর্ণ পাকালি লাওয়াসোড়া উদ্যানেই বিলুপ্ত ফাই উলুকের সবচেয়ে বড় বিচরণ এলাকা বনের সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্য রয়েছে তিনটি ট্রেল আধা ঘন্টা এক ঘন্টা এবং তিন ঘন্টার ট্রেল এই ট্রেলগুলোকে ট্রেকিং করে খুব কাছ থেকে বনের রূপকে আপনারা উপভোগ করতে পারবেন ট্রেকিংয়ের সহায়তার জন্য আছে গাইড যা আমরা পূর্বে বলেছি আপনি চাইলে আপনার গাইড নিয়ে যেতে পারেন উঁচু নিচু আলো আদারে চোখ দাদানো খেলা পাখির কিসির মিছির জিজি পোকার গান সব কিছু মিলিয়ে অদ্ভুত এক জাদুঘরের মধ্যে আপনারা যখন প্রবেশ করবেন আপনাদের কাছে মনে হবে এখানে বাঁশ দিয়ে সিঁড়ি বানানো হয়েছে সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে যাই দেখে আসি কি আছে খুব সুন্দর একটা সিস্টেম ফিসলে পড়ার কোনো ভয় নেই যারা লাভাসারে ঘুরতে আসবেন আমাদের মতো এরকম এক্সপ্লোর করার চেষ্টা করবেন এটা সম্ভবত নিরাপত্তা রক্ষীদের জন্য স্টাফ কোয়ার্টার এখান থেকে নেমে যাবে না ভিতরে আর গেলাম না দেখার নাকি এখানে আর কিচ্ছু নাই স্টাফ কোয়ার্টার বনরক্ষীরা থাকে এখানে এদিকে আবার যে পথ দিয়ে নামতেছি সেখানে সিঁড়ি না একটু পিছলা বৃষ্টি হয়েছে এটা আবার একটা রিক্স দেখে শুনে নামতে হবে এখানে কিছু গাছের শিকড় থাকার কারণে একটু ভালো হয়েছে পাটা শিকড়ের মধ্যে দিয়ে আটকে নামতে পারতেছি একটু খারাপ পথ পিছলে পড়ার বয় আছে বন্ধুরা বনের ভিতরে যেখানে খাসিয়া পুঞ্জি রয়েছে তার আশপাশে রয়েছে প্রচুর পানের বরজ চা বাগান এবং লেবু বাগান সুপারির গাছ খাসিয়া পুঞ্জিটা সাধারণত পর্যটকদের আড়ালে একটু দূরে বনের গহিনে রয়েছে এখানে সাধারণত গাইড ছাড়া যাওয়া যায় না আমরা গাইড ছাড়া যাওয়ার চেষ্টা করব বন্ধুরা আমরা যখন মাধবপুর লেক থেকে লাওয়াসড়ার দিকে আসতেছিলাম আমাদের ড্রাইভার ভাইয়ের সাথে কথা বলে যা জানলাম লাওয়াসড়া উদ্যানের পথগুলোর বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে সাইনবোর্ড দেখে দেখে ভিতরে যাওয়া যায় এর সাথে আমরা একটা গাইড সহ টিম পেয়ে গেলাম আশা করি তাদের সাথে সাথে আমরা খাসিয়া পুঞ্জিটাও এক্সপ্লোর করব দেখি ওনারা কতটুকু যায় তো বন্ধুরা চলুন আমাদের সাথে আমরা যেতে থাকি এদিকে মসজিদ আছে লাউয়াছড়া যারা ঘুরতে আসবেন অনেকে গাইড নেয় কিন্তু আমরা গাইড নিচ্ছি না কারণ অনেক পথ প্রদর্শক সাইনবোর্ড দেওয়া আছে কোথায় কি ওগুলা ফলো করলে হয়ে যায় গাছটা নুয়ে পড়বে এরপরে আর একটা গাছ কেমনে কেমনে যাইতেছে কালো মুখও বানাও না দেখুন সেই বিখ্যাত রেলপথ এখানে হুমায়ুন আহমেদের সিনেমা আমার আছে জল যার শুটিং এখানে হয়েছিল লাউসড়া বনের মাছ দিয়ে চলে গেছে Dhaka Sylhet rail line rail লাইনের দুই পাশে গাছগাছালি এই জায়গাটি দর্শনার্থীর কাছে খুব প্রিয় রেল লাইনের পাশ দিয়ে কিছুক্ষণ হেঁটে বেড়াতে পারেন এছাড়াও লাউসড়া যাওয়ার পথে চোখে পড়বে চা বাগান উঁচু নিচু টিলা আনারস লিচু ও লেবু বাগান রাস্তার দুই পাশে সবুজের ছড়াছড়ি মনে হবে যেন সবুজের এক স্বর্গ রাজ্যের মধ্যে আপনারা চলে এসেছেন বন্ধুরা একটা জিনিস না বললে নয় ব্রিটিশ অস্কার পাওয়া মুভি এ ওসরের উদ্যানের ভিতরে শুটিং করা হয়েছিল এছাড়া বাংলাদেশের কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের আমার সাথে জলখ্যাত মুভিটি এই লাউয়াছড়ার ভিতরে কিছু অংশ শুটিং করা হয়েছিল আপনারা যখন আসবেন কিছু বিলবোর্ড দেখতে পারবেন এই সম্পর্কে রেল লাইনটা ধরে অনেক দূর যাওয়া যায় এখানে দুইটা পদ দুই দিকে হয়ে গেছে এটা হচ্ছে লাভাছড়া বন গবেষণা ইনস্টিটিউটের অফিস এই পদ দিয়ে আমরা আপাতত দিকে যাচ্ছি না আমরা এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে হাঁটা পথ ওই সাইনবোর্ড ধরে ভিতরে যাই দেখি কিছু আছে কি না যে হাঁটা পথের সাইনবোর্ড এগুলো ফলো করলে আসলে গাইড লাগে না এটা খুবই খারাপ রাস্তা বৃষ্টি হওয়ার কারণে পিছিল হয়ে গেছে আপনি আফ্রিকার গাছটা দেখছেন গোড়াটা কত বছর ধরে ওই গাছটা আছে এইভাবে মানুষ খেয়েও গাছ ওটা তাই নাকি হ্যাঁ কই লেখা ছিল না তো লেখা তো নাই শুনেছি মানুষ খেয়েও গাছ আছে খুব সুন্দর একটা জায়গা বসে অনেক শব্দ শোনা সংকীর্ণ চিপা পথ যারা লাবসরে আসবেন সকাল সকাল আসবেন সেক্ষেত্রে ভয় থাকবে না কারণ হচ্ছে অনেক ক্রেপ পাবেন অনেক ট্যুরিস্ট পাবেন ওদের সাহায্য নিলে আপনারা অনেক দূর ঘুরতে পারবেন কুকুরের সাথে সম্ভবত কোনো বন্য প্রাণীর মারামারি হচ্ছে হনুমান হনুমান কুকুরও জঙ্গলে থাকে এই যে পাড়া দেখছেন অনেক বড় এই যে হাত সাতা হাত দেখছেন সাদা হাত এই যে হাত হলো সাদা এই এই ফুলটা দেখতে পান একটা ফুল এই পাশে সরে আসেন এই যে ফুল দেখতে পান ফুলের সাথে আমার তো ক্যামেরাও আসতেছে না ফুলের সাথে ফুলটা দেখ এই যে ফুল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি বড় না তো ছোট হ্যাঁ ওই যে উপরে উঠতেছে হ্যাঁ এই উঠলো এই যে উপরে উঠে গেল এই পাশে এই পাশে আসছে ক্যামেরা আসা সম্ভব না ক্যামেরা ধরা দেয় নাই হচ্ছে না কুকুরের সাথে লাগতেছিল হনুমান মানে কুকুরটা গেল কুকুরটা ভিতর দিয়ে চলে গেছে ওইদিকে ওটা কি জঙ্গলি কুকুর কিনা ঘন বন এখানে বাবু ভালো আছো এখানে ভিতরে মানুষের বসবাসও আছে নাকি একবার গহিনে দেখি আমরা যাইতে পারি কিনা বনের মধ্যে আসলে ওইভাবে দেখা যাবে না বন্য প্রাণীগুলোগুলো মানুষের আনাগোনার বাইরে থাকে আমরা যতটুক পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সব কিছু আসলে ক্যামেরা দেখানো সম্ভব না এলেন লটকন কম লটকন ধরছে নরসিংদীর লটকন গাছ ফল তো ওই লটকন গাছে ফল নাই ফল কোন সময় সিজন কি এখন বাগানের ভিতরে কিছু পাম টি আছে পাম গাছ ফল আছে না এগুলো এখন ছোট গাছ চারা গাছ পথটা বালুময় পথ এগুলো আসলে মানুষের হাঁটার পথ এর জন্য বেশি গহীন না বনের ভিতরে অনেক গহীন জায়গা আছে বন্ধুরা আমরা যে টিমটাকে ফলো করে সামনের দিকে আগাচ্ছিলাম ওই টিমের গাইডটা আসলে খুবই পাজি সে যখন বুঝতে পারলো আমরা তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছি তখন তারা একটু আড়ালে চলে যায় কিছু দূর আসার পরে আমরা তাদেরকে হারাই ফেলি এখানে চার রাস্তার মোড় আসলে আমরা বুঝতে পারছি না আমাদের যে লক্ষ্য খাসিয়া পুঞ্জি তার রাস্তাটা কোন দিক দিয়ে গেছে তো বন্ধুরা দেখি আমরা চেষ্টা করি কিছু বাইর করা যায় কি না বা ওদেরকে বাইর করতে পারি কি না একটা রাস্তা দিয়ে গেছে একটা রাস্তা সোজা দিয়ে গেছে একটা রাস্তা দিয়ে গেছে এখান থেকে আমাদের ডিসিশান নিতে হবে আমরা এখন কোন দিকে আসব আর আমরা এদিক থেকে আসছি ডুকি দেখি কি আছে এখানে একটা কালভার্ট আছে দেখতেছি না আমরা একটু সময় ক্ষেপণ করি যেহেতু আমাদের সাথে গাইড নেই আমরা বুদ্ধি করে গাইডের প্লেবারটা নেব কারণ আমাদের সাথে একটা গ্রুপ আছে যারা গাইড নিয়ে আসছে যদিও গাইড চাবে না আমরা তাদের সাথে যাই আমরা এখানে একটু সময় ক্ষেপণ করে ফাঁকিবাজি করব করে তাদের গাইডের সাথে আমরা যাব এদিকে খুবই গহীন দেখতেছেন একবারে সংকীর্ণ পথ একেবারে বনের ভিতরে সংকীর্ণ পথ ওদেরকে খেয়াল করেন এদিকে গাছটা দিয়ে রাখছে ভিতরে অনেক পোকামাকড় আছে মনে হচ্ছে মশাস বন্ধুরা আমরা গাইডওয়ালা টিমটাকে হারাই এখন দিঘারা ফতিকের মতো ঘুরতেছি শুরু সংকীর্ণ রাস্তার তার দিকে আমরা ভিতরে না যেয়ে এর উল্টা পথ ধরে আমরা সামনে এসে একটা লেবু বাগান পাইলাম কিন্তু ওই গাইডওয়ালা টিমদেরকে আমরা পাই নাই আসলে আমরা এখন ফথারা ফতিকের মতো ঘুরতেছি দেখি সামনে আমাদের ভাগ্যে কি আছে আমরা খাসিয়ে ফুঞ্জি শেষ পর্যন্ত পৌঁছতে পারি কিনা আমাদের দুর্ভাগ্য আমরা ওদের গাইডটা ওই টিমটা হারিয়ে ফেললাম ওরা ফাঁকি দিয়ে অন্যদিকে চলে গেছে আমরা তিনটা রাস্তা থেকে একটা রাস্তা থেকে ঢুকলাম এখানে ওদেরকে পাই নাই আমরা এদিকে যেহেতু পাই নাই ওইদিকেও পাই নাই ওরা সোজা গেছে বুঝছেন কারণ ওই সাইডে তো আমরা ছিলাম আর এই সাইডে ওরা আসে নাই তো আমরা বিকল্প রাস্তা দিয়ে যাচ্ছি বাকি রাস্তাটা দেখিয়ে দিয়ে আমরা এখন বিকল্প পথ দিয়ে যাচ্ছি বনের ভিতরে শব্দ না কথা তো শুনছিল এদিকে আবার ইলেকট্রিসিটি আছে কিন্তু হ্যাঁ ওদিকে কারেন্ট আছে তো তাই এসে ওদেরকে পাই নাই লেবু বাগান পাইছি সাথে পানি থাকলে লেবু দিয়ে শরবত করে খেয়ে ফেলতে পারতাম পাকা লেবু পরে আছে রাস্তায় এই যে কত সুন্দর একটা পাকা লেবু আহ কত সুন্দর একটা লেবু আমি ভিডিও দেখছিলাম ওইখানে বেশি অল্প কয়েকটা ফ্যামিলি আছে জানি না আমরা ব্যাক করতে পারবো কি না এখানে সংকীর্ণ একটা পথ একেবারে জঙ্গলের ভিতর দিয়া খুব গা সমসম করা পথ ওই পথ দিয়ে ঢুকতেছি ভিতরে দেখি কপালে কি আছে আর এই সামনে কিছু আছে মনে হচ্ছে মানুষ জনবসতি আছে মনে হচ্ছে একটা গদ দেখা যাচ্ছে মানুষের কথা শোনা যাচ্ছে হ্যাঁ এখানে ইলেকট্রিসিটি আছে এত গই কিন্তু মোবাইলের নেটওয়ার্ক নাই এখানে আমরা ওইদিকে যাইতে আমরা খাসি বলে খুঁজে পাচ্ছি এখানে এখানে কোনো সাইনবোর্ড দেওয়া নাই হ্যাঁ, কোনো সমস্যা নেই থ্যাংক ইউ ভাই আচ্ছা। আপনারা এখানে থাকেন না বাগানের দেখাশোনা করেন না আমি আমরা থাকি না লোক আছে ওরা থাকে আপনাদের তো খুব সুন্দর দুইটা খরচ দেখা যাচ্ছে থাকে আমি চলে কিভাবে মানে চাষবাস বা কি চাষ হচ্ছে লেবু কাজ করে লেবু লেবু আচ্ছা। হ্যাঁ। লেবু বিক্রি করে চলে হ্যাঁ লেবু বিক্রি করি ওনাদের লেবু কত বেচেন এই আসার সময় পাইলাম ফেলানো রাস্তার পুরো পড়ে আছে <laughs> এটা আপনার তখন দাম নাই এটা তো পচে গেছে মানে পাইকে গেছে পাইকে গেছে এটা মনে করেন যেমন চুষ মাছ এটা ওটার দামে আপনি দুই টাকা তিন টাকা বেচে এগুলা কি জঙ্গলি না আপনারা এটা খায় খাওয়া যায় না এগুলো ফেলেন আবার জঙ্গলে চলে যায় না কি এটা আমরা আপনাদের বাসায় না আবার বাইরে গিয়ে আচ্ছা থ্যাংক ইউ ভাই কবুতর ফালেন আপনারা জান একটু পানি খাই একটু কষ্ট করে এলাম একটু জিরির পানি এটা করে কি লেবু টেবু নেয় এটা আপনাদের গাড়ি পুষি নাম দাও পুষি না খাবো খাবে আপনারা থাকেন যে আপনাদের সমস্যা হয় না এখানে বন্য পানি টানি আসে আপনার কিছু আসে না শিয়াল টেল আসে না এগুলো আমরা এখানে পথ বলে এসে আমাদের বাসায় একটু অপেক্ষা করলাম পানি খাওয়াবে ওনারা এই জন্য অপেক্ষা করতেছি কোন জায়গায় শ্রীমঙ্গল বিয়ে দিছে লেবু বাগানে দেখাশোনা করার জন্য এখানে থাকেন শ্রীমঙ্গল থেকে বাজারঘাট করে নিয়ে আসেন আমরা সবচেয়ে বড় কথা যদি কেউ অসুস্থ হয়ে তাহলে তো বিপদ বিপদ আবার একটা গাড়ি ঢুকাইছি এই না আমরা ভাই আমরা তো একটা গাড়ি ঢুকাই লাগে হ্যাঁ। আজকে না তো কালকে ঢুকাও এই অবস্থা যে আমরা যদি বিভিন্ন ধরনের হাটা আছে বড় বড় হাটাগুলো হাঁটি যায় তখন তো আচ্ছা লাগতে পারে না তো তো একটা গাড়ি নাই এই হ্যাঁ। আমরা গাড়ি মাঝে বইয়াতে টাইনাও গেইটো গেল এই যে বড় কোনো পানি নাই এখানে না এটা মনে করেন যে বড় বড় যেগুলাতে ধরেছে বাঘ তারপরে সে হাতি না হাতি নাই বাঘ আছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ চলে গেলাম ভালো রাখেন বাঘও আছে যে গেইব না ওনাদের এখানে পানি খেয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আসলে ওনাদের ব্যবহার খুবই মুগ্ধ আমরা এতটুকু আশা করিনি আমরা একটু সালাকি করে গাইড না নিয়ে আসার চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হয়ে ওনাদের থেকে পথটা বুঝে নিয়ে আবার বিকল্প পথের সন্ধানে রওনা দিচ্ছি দেখি ইনশাল্লাহ অবশ্যই আমরা খাসিয়াপল্লি যাবো ইনশাল্লাহ লিটন ভাই তাই না কি ছিল ওই যে চৌরাস্তাতে ডাইন দিকে যদি যাই কিছু আছে আপনার নিজেরাই না অন্য কেউ আছে লিজ নিছেন আচ্ছা অনেক কষ্ট দিবেন ভাই ধন্যবাদ আচ্ছা ভাই আমাদেরকে হেল্প করলো থেকে পুরো পটটা বুঝে নিলাম দেখি বাকিটুকু কি হয় আমরা অবশেষে আবার চার রাস্তার মোড়ে চলে আসলাম দুঃখের বিষয়ে এখানে সাইনবোর্ড দেওয়া নেই আমরা সোজা গিয়া ফেরত আসলাম সে আগের জায়গায় আর এটা হচ্ছে বন থেকে বাইরে হওয়ার রাস্তা আর এই রাস্তা প্রথমে গিয়ে ভুল করছি এখন আমরা আবার সেই জঙ্গলের ভিতরে ঢুকতেছি দেখি যে ভাইটা আমাদেরকে বলল এদিকে একটু দুই তিন মিনিট যাওয়ার পরে নাকি পথ খুঁজে পাবো যাই দেখি কি আছে কালবার দিয়া কেমনে হ্যাঁ সামনে গেলে আমরা কিন্তু আবার এদিকে আর উল্টা আসা লাগবে না বাইরে যেতে পারবো এটাই সম্ভবত ওই পথটা যেটা বাড়িটা আমাদেরকে বললো এখানে মানুষের পায়ের সাপ আসা অবশ্যই মানুষের দিকে যায় সুন্দর একেবারে বুনো ট্রেল জঙ্গলে ভরা আসলে ভিতরে উপজাতিদের বসবাস এটাই আমাদের দেখার লক্ষ্য তারা এত গহিনী কেমনে থাকে দিকে পাহাড়গুলো অনেক উঁচা পাহাড় দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা আমরা হাঁটতেছি দেখার জন্য আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য খাসিয়া পুঞ্জি কত সুন্দর ফুল ফালে দেখছে বনের বনের ফুলেই হবে হয়তো না গাছগুলোর শেকড় এখনো এই বনটা রক্ষা করছে পুরো পথটা হচ্ছে ভালুময় পথ বৃষ্টি হওয়ার কারণে প্যাচ প্যাচ করতেছে আমরা এই রাস্তাটা ইউজ করছি হা গোপন রাস্তাটা বাইর করে ফেললাম আমরা হা এটা তাহলে কোনটা দিয়ে বাইরেছে এখান থেকে আবার ওই যে রেল লাইনের কথা বলছে হ্যাঁ আসেন ডানে পল্লী মানে এটা এক ধরনের চালাকি করে আমাদেরকে আটকানো আমরা বের করে ফেলছি সে রাস্তাটা এখান থেকে ডাইনি গেলে আমরা বাইরে গেলে পলিটা পাইতাম এটাকে জিজ্ঞেস করেন একটু পরে একটা টিম দিক থেকে আসলো ওরা যেটা আমাদেরকে শোনাইলো কোভিডের সমস্যার কারণে নাকি ওরা যেতে দিচ্ছে না আর সামনে পথগুলো নাকি অনেক সংকীর্ণ ঝিরি পথ দেখি আমরা জটটুক যেতে পারি নাকি যাই দেখি সামনে নাকি দুইটা পথ দুই দিকে চলে গেছে এই বললো না একজন সামনে আছে এরা এত মানুষ ওরা সাহস করলো না কেন বুঝলাম না যাওয়ার বুঝছেন এখানে টুরিস্টটা কোন জায়গায় বুঝছেন টুরিস্টটা হচ্ছে গাইড ওরা সালাকি করে কোন দিকে ওরা মানে পিছনে ব্যাক করে মানে ওই দিক থেকে আসলে আসতে পারে ওখানে আমি তো দাঁড়ায় থাকলেই পারতাম ওই ওখানে ম্যাপ ম্যাপের ছবিটা তোলা দরকার ছিল আপনার এটা খেয়াল এখান থেকে দুইটা রাস্তা ডিভাইডেড হয়েছে ওরা বলছে ওই যে ব্যান্সটা পাইছেন যে এখানে দুইটা রাস্তা ডিভাইডেড হয়ে গেছে এই যে মোটা রাস্তাটাতে সম্ভবত কিছু নাই ওরা যেটা বললো আর যেটা নেমে গেছে এটা দিয়ে জিরিপথ এই পথটার কথা বলছে ওরা বুঝছেন এই যে জিরিপথ এই যে অনেক খারাপ পথ এটা গেছে কোথায় এটা তো খাসিয়া পল্লি দিয়ে গেছে দুইটা জিরি ফাড়া লাগে বলছে না সেটা ঠিক আছে এইটা গেছে কই একটু আগে দেখি আর একটু আগে দেখি টিসু যেহেতু আছে এটা আমাদের জাতিগত সমস্যা যেখানে যে আমরা প্লাস্টিক আবর্জনা না ফেললে আমাদের ভালো লাগে না ও আচ্ছা দুইটা একই পথ জিরি পার হওয়ার জন্য আমরা মনে হয় এখানে একটু অপেক্ষা করলে কারোর না কারোর হাতে পেয়ে যেতে পারি জিরিটা বৃষ্টি হওয়ার কারণে জিরিতে পানি স্বচ্ছ পানি বালু এখান থেকে নেমে কোন দিকে যাবে এদিকে তো পথ নাই পথ তো হচ্ছে এদিকে রাস্তা তো ওটাই এদিকে পানি যাচ্ছে এদিকে পুরো জঙ্গল এদিক দিয়ে উঠে যেতে হবে হ্যাঁ আচ্ছা, বন্ধুরা আজ এ পর্যন্তই আগামী পর্বে দেখা হবে শ্রীমঙ্গলের খাসিয়া পুঞ্জিতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন বন্ধুরা আরেকটি কথা আপনারা যারা আমাদের শ্রীমঙ্গলের আগের পর্বগুলো দেখেন নাই আপনাদের জন্য ডিসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে আশা করি সেগুলো দেখে নেবেন